আমি সাজাব তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে আছো যদি আমারি ঘরে আমি সাজাব তোমারে সাজাবো তোমারে আমার মনের মতো কোহরে সাথী হয়ে আসো যদি সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাবো তোমার हमेशा जाबो तुम्हारे तो কি কি করে আমি সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে तुम्हारे हमेशा शाहजहां থাকবো মনি তোমার চরণে আমি এসব সরকার থাকবো মনি তোমার চরণে আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে আমি সাজ